বুকের যক্ষা ছাড়া আর যে যক্ষা আছে সেইখানে মোরা আমরা আঘাত পাচ্ছি পঁয়ত্রিশের উপরে যাদের বয়স পঁয়ত্রিশ বা তার উপরে হয়েছে এবং যক্ষা কনফার্ম হয়ে গেছে থেকে তাপমাত্রা কিছুটা বেড়ে যাবে শরীরের আস্তে আস্তে কি হবে সবসময় কিন্তু কথাগুলো শোনা যায় কি সমস্যাগুলো এবং সেই টিবি ক্লিনিকে আজ পর্যন্ত কোনো এখন কোন আচ্ছা ঠিক আছে তো আমরা আমি অনেক কথাই বলে ফেলছি মাঝখানে আগাম আপনি এখনো দেখেন জনসংখ্যার দিক থেকে কিন্তু আছে এই যে পরীক্ষা নিরীক্ষা করে সহজে ধরা যায় না এই রয়েছে এই